গরু বা খাসি নিলে পুলসেরা পার করবে মর্মে যে হাদিস বর্ণিত আছে সেটা সহি নয় ঈদের দিনে রক্ত মাটিতে পড়ার আগেই আল্লাহ তালার দরবারে তা পৌঁছে যায় হাদিস সহি নয় প্রত্যেক লোমের বিনিময়ে নেকি পাওয়া যাবে হাদিস সহি নয় এক কথায় কুরবানির ফজিলত সম্পর্কিত ফজিলত সম্পর্কিত মাহাত্ম সম্পর্কিত যতগুলো হাদিস বর্ণিত আছে কোনোটা জয়ী কোনোটা অত্যন্ত জয়ী কোনোটা ভিত্তিহীন অবশ্য সাধারণভাবে কুরবানের ফজিলত সম্পর্কিত বর্ণনা কিছু রয়েছে এইভাবে যে আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লাম কোরবানি দিয়েছেন আল্লাহ তালা কোরবানির কথা বলেছেন জি কুরবানি করেছেন কুরবানি করতে বলেছেন রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম বলেছেন মান কানালাহু সাতু ওয়ালাম ইউযাহিব ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা সুনান ইবনে হাদিস নম্বর তিন হাজার একশো তেইশ যে যার কুরবানি করার সামর্থ্য আছে অথচ সে কুরবানি করে না তো সে যেন আমাদের মুসাল্লা ঈদগাহে না আসে বলা যেতে পারে যে এতটুকুই কুরবানির ফজিলত বিষয়ে এ রয়েছে যে কুরবানির কতটা গুরুত্ব এবং ফজিলত রয়েছে যে আল্লাহ রসুল সাল্লাহ আলী সাল্লাম ঈদগাহে আসতে নিষেধ করেছেন যে ব্যক্তি সামর্থ্য থাকা সত্ত্বেও কুরবানি করে না আর ডাইরেক্ট যেগুলোর ফজিলত বর্ণনা করা হয়েছে লোমে লোমে অথবা পুল পার করবে তোমরা মোটা তাজা খাও এ মর্মা হাদিস সহি নয় তবে ভালো মোটা তাজা সুস্থ পশুই কুরবানি করবেন উঁট গরু ছাগল দুম্বা ভেড়া সুস্থ করবেন কেননা চার শ্রেণীর পশু কুরবানি করা যায় নয় এ বিষয়ে স্পষ্ট হাদিস আছে সুনানে আবি দাউদ হাদিস নম্বর দু হাজার আটশো দুই সহ সুনানে না এবনে মাজা তিরমিজি বিভিন্ন হাদিস গ্রন্থে একবারে রোগা যার রোগ সুস্পষ্ট টেরা যার এক অন্ধ আল আওরা বৈন বাইয়ন আবার উহা টেরা যা টেরা স্পষ্ট অন্ধ যার স্পষ্ট আওয়ারের আওয়ার শব্দের স্ত্রীলিঙ্গ হচ্ছে আওরা যার এক চোখ কানা তো যার দুটোই চোখ কানা আরও কোরবানি দেওয়া যাবে না একটা চোখ কানা হলেও কোরবানি দেবে না অবশ্য যদি এক আধটু চোখে কোনো লোক থাকে তাহলে কোনো সমস্যা নেই দ্বিতীয়ত একটা হচ্ছে পুরো অন্ধ বা এক চোখ অন্ধ স্পষ্ট ন্যাংড়া স্পষ্ট রোগা যেন রোগ সুস্পষ্ট এবং অত্যন্ত পাতলা যার হাড়ের মজ্জা মাংস শুকিয়ে গিয়েছে এই ধরনের দুবলা পাতলা কোরবানি করবেন না এর দ্বারা এটা স্পষ্ট হচ্ছে সাধারণভাবেই কোরবানি একটু ভালো স্বাস্থ্যবান সুস্থ কোরবানি করবেন কিন্তু কান হয়তো ফুটো আছে একটা বর্ণনা আছে কান একবার আড়াআড়ি কাটা বা অর্ধেক নেয় এই মর্মে যে তিরমিজের হাদিসটি বর্ণিত আছে এই হাদিসটিও জয়ী তবে মুসনাদ আহমদ এবং তিরবিজি সুনান আছে বিভিন্ন হাদিস গ্রন্থে আলী রাজ আল্লাহ থেকে হাদিস বর্ণিত আছে যে আল্লাহ রসুল আমাদের চোখ এবং কান দেখে নিতে বলেছেন এজন্য কান কাটা থেকে বিরত থাকবেন তাহলে কান যদি এক আধটু কাটা হয় হালকা তাহলে কোনো সমস্যা নেই অবশ্য সিং যদি ভাঙা থাকে তাহলে কোনো সমস্যা নেই মানে সিং ভাঙা মারমে যে বর্ণনা আছে সেটা হচ্ছে জয়ীব আপনার এবনা ফাইরুস আল বারাবিন আজেব যখন বললেন যে চার শ্রেণীর পশু কুরবানি করা জায়েজ নয় তখন এমনি ফেরুস বলছে যদি কানে বা চোখে যদি ত্রুটি থাকে কানে বা চোখে যদি ত্রুটি থাকে মানে এপনা ফাইরুস আল বারাবিন আজেবকে বলছেন যে আমি তো এটাকেও দর্শনীয় মনে করি যদি কানে এবং চোখে ত্রুটি থাকে তো আল বারাবিন আজেব রাতিল্লাহ তাল আহ বলছেন থামা তাকরা হু না থামা তাকরা হো মিন হো ফাতা যা তুমি অপছন্দ করো সেটাকে তুমি বর্জন করো ওয়ালায়ু হারিম হু আলা আহাদ কিন্তু তা কোনো ব্যক্তির জন্য অবৈধ করো না আল্লাহ রসুল যেটাকে নিষেধ করেননি সেটাকে তুমি নিষেধ করো না তুমি নিজের জন্য একশো শতাংশ খাঁটি দাও ফল কথা সিং যদি ভাঙা থাকে বা চোখে যদি হালকা কোনো ত্রুটি থাকে বা যদি শরীরে কোনো যদি দাগ থাকে কিন্তু স্বাস্থ্যবান আছে ন্যাংড়াও নয় বা একটু যদি ন্যাংড়ায় কিন্তু জবাই করা স্থান পর্যন্ত হেঁটে যেতে পারে তাহলে কুরবানি দেওয়া যাবে কোনো সমস্যা নেই